Hmm? একদম গ্রামীণ পরিবেশ হ্যাঁ? এই মাঝখানে বাড়ি করলো এত জায়গা থাকতে নাই ওই যে আগুন আলো বেশি না তুই এটুকু নি তুই তো আমার ভালো পারিস হ্যাঁ তুই এদিক তাকায় তাকায় কর লেকচার দে আগে আমরা এখানে রিহার্সাল করি আজকে